ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একজন সহকারী কমিশনারের এসি অফিসের ডয়ারের তালা ভেঙে পাঁচ হাজার পিস ইয়াবা চুরির অভিযোগের মামলায় পুলিশ কনস্টেবল সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বুধবার একুশে আগস্ট ঢাকা মহানগর হাকিম তোফাজুল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রমনা থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন সেদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এই সময় রমনা থানার ইয়াবা চুরির মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে একটি প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক অশোক কুমার সিংহ প্রতিবেদনে তিনি উল্লেখ করেন কনস্টেবল সোহেল রানা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি সেদিন রাতে ডিবি অফিসে ঢোকেন এবং সহকারী কমিশনের অফিসের ড্রয়ারে তালা ভেঙে পাঁচ হাজার পিস ইয়াবা চুরি করেন চুরি করা এসব ইয়াবা গ্যান্ডারিয়া থানার একটি মাদক মামলার আলামত পরে ওই ইয়াবাগুলো সোহেল রানার বাসা থেকে উদ্ধার করা হয় সোহেলের বাসায় খাটের জাজিমের নিচে ওই ইয়াবা পাওয়া গেছে এছাড়াও চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভারও সোহেলের বাসায় পাওয়া যায় মামলার অভিযোগ থেকে জানা গেছে শুক্রবার ষোলো আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে এক ব্যক্তি মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয়ের পুকুর পাড়ে আসেন এরপর অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশাদার খুনি দমন টিমের ডিবি পশ্চিম অফিসের কক্ষের সামনে আসেন ওই ব্যক্তি রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে ইয়াবা ভর্তি ব্যাগ নিয়ে তিনি ডিবি অফিসের প্রধান গেটে যান এরপর রিক্সা করে চলে যান শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির দিকে পরের দিন শনিবার সকাল সাতটার সময় ডিবির সহকারী উপপরিদর্শক এএসআই আবু সুফিয়ান প্রধান গেটে দায়িত্ব পালনের জন্য আসেন অফিস থেকে ডিবির জ্যাকেট নেওয়ার জন্য সহকারী ফারুকের কাছ থেকে চাবি নেন তিনি পরে অফিসে গিয়ে আবু সুফিয়ান দেখেন দরজার সামনের বারান্দায় সিলিং এবং ভেতরের দক্ষিণ কোণের সিলিং খোলা এমন অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে ডিবির সহকারী কমিশনার মুজিবুর রহমানকে এই ঘটনা জানান পরে কক্ষে গিয়ে দেখা যায় মুজিবুর রহমানের কক্ষের থাই অ্যালমোনিয়ামের তৈরি দরজা ও তিনটি ডয়ারে তালা ভাঙ্গা মামলার অভিযোগ থেকে আরও জানা যায় দ্বিতীয় ডয়ারে একটি মাদক মামলার আলামত হিসেবে পাঁচ হাজার পিস ইয়াবা রাখা ছিল যার দাম আনুমানিক দশ লাখ টাকা পলিথিনে ব্যাগে রাখা ইয়াবা চুরি হয় তখন বিষয়টি ডিবির ঊর্ধ্ববতন কর্মকর্তাদের জানানো হয় এরপর ইয়াবা চোর ধরার জন্য ডিবি অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয় ডিবিতে কর্মরত সদস্যদের ভিডিও ফুটেজ দেখানো হলে ঘটনার দিন রাতে ঢোকা ওই ব্যক্তি কনস্টেবল সোহেল রানা বলে শনাক্ত করা হয় এই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহাবুদ্দিন খলিবা ইয়াবা চুরির অভিযোগে রমনা থানায় একটি মামলা করেন ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একজন সহকারী কমিশনারের এসি অফিসের ডয়ের তালা ভেঙে পাঁচ হাজার পিস ইয়াবা চুরির অভিযোগের মামলায়